আজকের এই এক মিনিটের একটা ছোট্ট ভিডিওতে একটা ছোট্ট ট্রিকের বিষয়ে বলবো সেটি হচ্ছে গ্রিড চেঞ্জ আপনি যে ব্যাকগ্রাউন্ডের চেক্সটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিড কিংবা গ্রাফ অপশানটা কিভাবে চেঞ্জ করব। এটা আপাতত যে গ্রাফ অপশানে আছে বাট আমরা যখন এটা চেঞ্জ করব সেটা ডটেড লাইনে ক্রিয়েট হবে দেখে নিন সেটা কীভাবে হবে এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কমান্ড বক্সে গিয়ে গ্রিড স্টাইল বলে লিখতে হবে G R I D E S E Y L E okay style enter দেখুন এখানে জিরো আছে জিরোর আগে আমরা যদি ওয়ান এন্টার করি তাহলে এটা ডটেড লাইনে ক্রিয়েট হয়ে গেছে আবার এটাকে সেম স্টাইলে আনার ফিরিয়ে আনার জন্য আগের স্টাইলে আবার এখানে গ্রিড স্টাইল লিখবো B R I B S E Y L E grid style enter দেখুন এখানে ওয়ান এল এসছে তার কারণে গ্রিড স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে জিরো এন্টার করুন এটা আবার আগের স্টাইলে ফিরে এসেছে